হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পায়ের একটা ইম্পর্টেন্ট কাজ শিখব যে কাজটা হয়তো অনেকে আমরা এর মধ্যে করে ফেলে ফেলেছি এবং অনেকে এখনও করতে পারি আজকে সমস্ত ভিডিও জুড়ে যে কাজটা দেখাবো এটাতে যদি আপনারা পার্টিসিপেট করতে পারেন তাহলে আপনার মাইনিং রেট বাড়বে এমনকি পাই কোর টিম যেটা বলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ওপেন করে রেখেছি এখানে নুড রিওয়ার্ডস নামে একটা টুইট তারা করেছে আমরা জাস্ট এই নুডে আজকে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি সেটাই শিখব এই ভিডিওতে এখানে একটু ছোট্ট করে আমি পড়ে নিই node operating pioneers will receive additional mining reward for contributing the network's decentralization বলা হচ্ছে যে যদি আপনি নুডে অংশগ্রহণ করেন অর্থাৎ এই যে নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক এটা এটাকে ডিসেন্ট্রালাইজেশন করতে সহায়তা করেন তাহলে আপনি রিওয়ার্ড পাবেন আপনি যদি নুডে অংশগ্রহণ করেন আমি এটা নিজের ভাষায় বলছি নূরে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনার মাইনিং রেটটা বাড়বে আপনি কিছু বাড়তি পায় এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এটা যে প্রসেস পায়ের চলছে সেই প্রসেসের মধ্যে আপনি থাকলেন তবে এটা যে বাধ্যতামূলক করতেই হবে এরকম নয় করে রাখলে ভালো না করে রাখলেও আপনি আপনার পাই উইথড্র পাবেন যদি আপনি ঠিকঠাক মতো কেওয়াইসি এবং ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে পারেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জন্য একটা নোটিস আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে দেখা যাচ্ছে অনেক সময় অনেক স্ক্যামার বিশেষ করে পাই এবং কোরের উপরে তারা টার্গেট করেছে তারা বিভিন্ন রকম বাই অফার দিচ্ছে আপনারা এসব অফারের প্রলোভনে পড়ে যদি তাদের সাথে কোনো লেনদেন করেন সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন এটার জন্য আমাদের চ্যানেল আমাদের টেলিগ্রাম গ্রুপ কোনোভাবেই দায়ী থাকবে না আপনাদেরকে আমি বলে দিই আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে গ্রুপ রয়েছে এখানে আমি আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি থেকে কখনো মেসেজ করি না এখানে শুধুমাত্র আমাদের যে গ্রুপ আছে গ্রুপে সেখানে যে মেসেজগুলো আমাদের অফিসিয়ালি যায় সেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেল থেকে এখানে আমি পার্সোনালি কখনো আপনাকে বলবো না গিয়ে যে আমার কাছে এটা বিক্রি করেন আমাকে এটা দেন আপনারা চাইলে এখানে যদি আপনার কাউকে স্ক্যামার মনে হয় রিপোর্ট করতে পারেন অথবা সরাসরি তাকে মেনশন করে যদি আপনারা লিখে দেন তাহলে আমি তাকে সেই সময় ব্যান করব গ্রুপ থেকে আমার একার পক্ষে এটা হয়তো সবসময় বুঝে ওটা সম্ভব না বা আইডেন্টিফাই করাও সম্ভব না আপনারা হেল্প করলে আমি তাকে ব্যান করতে পারবো একটু সতর্ক থাকবেন প্লিজ ফিরছি মূল ভিডিওতে নুডে অংশগ্রহণ করার জন্য প্রথমত আপনাদেরকে একটা কম্পিউটারে যেতে যদি আরও স্পষ্ট করে বলতে হয় তাহলে বলতে হয় যে আপনার পাইটাকে আপনার মোবাইল যে পায়ে আছে মোবাইলে যেটা দিয়ে আপনি মাইনিং করছেন এটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করানো এটা হচ্ছে নুডের কাজ আমরা সরাসরি চলে যাব আমাদের পাই অ্যাপসের মধ্যে যেটা আমাদের মোবাইলে রয়েছে এই দুইটারই প্রয়োজন হবে কম্পিউটার এবং মোবাইল দুইটারই প্রয়োজন হবে যদি আমরা নুডে অংশগ্রহণ করতে যাই আমাদেরকে প্রথমেই আমাদের মোবাইলের যে পাই মাইনিং অ্যাপস রয়েছে সেখানে চলে যেতে হবে মাইনিং অ্যাপস ওপেন করার পরে আপনাদের সবারই এরকম একটা ইন্টারফেস দেখাবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব বাম পাশে উপরে যে থ্রি লাইন মেনু বার আছে এই মেনু বারে ক্লিক করতে এই মেনু বারে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো মেনু ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন একটু নিচের দিকে অর্থাৎ মাঝের দিকে নুড নামে একটা অপশন রয়েছে আমরা কিন্তু এই নুডে ক্লিক করে দিব নুডে ক্লিক করে দিলে একটা ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে এখানে আপাতত আপনার কাজ শেষ এটাকে এইভাবে ওপেন রেখেই ছেড়ে দিতে হবে এখনকার মতো এবং চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে কিভাবে কাজটা করবেন তার জন্য আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে কিছু স্ক্রিনশট দেখাবো এবং সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক করতে অথবা একটা কমেন্ট করতে ভুলবেন না মোবাইলের এই ইন্টারফেসটা থেকে আমাদেরকে একটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে node dot mine pi dot com এই অ্যাড্রেসটা আমাদেরকে নিয়ে যেতে হবে কম্পিউটারে ব্যবহার করার জন্যে এটাকে আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন অথবা আপনি যদি এটা দেখে দেখেও লিখে দেন আপনার কম্পিউটার ব্রাউজারে গিয়ে তাতেও কোনো সমস্যা নেই ওটাকে নেওয়ার পরে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসব সেখানে এসে ওই অ্যাড্রেসটাকে যখন আমাদের ব্রাউজারে দিয়ে সার্চ করব সার্চ করলে এখন আপনার স্ক্রিনে যেরকম ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই রকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ম্যাক একটা উইন্ডো আমরা উইন্ডোতে ক্লিক করেছি কারণ আমরা সচরাচর উইন্ডোজই ব্যবহার করি তাহলে উইন্ডোজ ক্লিক করেছি উইন্ডোজে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে একটা রিলোড নেবে রিলোড নেওয়ার পরে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে আপনি আপনার ডাউনলোড বারে এই রকম ডাউনলোড হতে দেখতে পাবেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেতে হবে আমাদের পিসির যে ডাউনলোড অপশন রয়েছে সেখানে ডাউনলোড অপশনে গেলে আপনি গোল চিহ্ন দেওয়া লাল বৃত্তের মধ্যে যে অ্যাপসটাকে দেখতে পাচ্ছেন এরকম অ্যাপস আপনার পিসিতেও শো করবে এই অ্যাপসটার উপরে আমাদেরকে ডবল ট্যাপ করতে হবে ডবল ট্যাপ করলে এটা ইনস্টল হওয়া শুরু হবে ইনস্টল হওয়ার সময় এই রকম আপনারা দেখতে পাবেন যদি এরকম এসে থাকে আপনার ডবল ট্যাপ করার পরে তাহলে আপনি বুঝবেন যেটা ইনস্টল হচ্ছে আর যদি না আসে তাহলে আরও একবার চেষ্টা করবেন আশা করছি আপনার এরকমই দেখাবে ইনস্টল করা শেষ হলে অ্যাপসটা অটোমেটিক্যালি ওপেন হবে যদি আপনার অটোমেটিক্যালি ওপেন না হয় আপনি আপনার পিসি থেকে খুঁজে নিয়ে অ্যাপসটাকে ওপেন করবেন এটা একটা কম্পিউটার ভার্সন অ্যাপস ওপেন করার পরে আপনি দেখতে পাবেন পায়ের লোগো সহ একটা অ্যাপস ওপেন হয়েছে এবং নিচে দেখা যাচ্ছে একটা লগ বাটন আপনি এই লগ বাটনটাতে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাকে একটা কোড দেওয়া হবে এখানে আমি লাল বৃত্ত দিয়ে একটা কোড ঘিরে রেখেছি এটাই হচ্ছে আপনার কোড শুধু এই যে উপরে যেটুকু দেখা যাচ্ছে এটুকু হচ্ছে আপনার কোড কোডটাকে দেখে দেখে আপনার মোবাইল যে অ্যাপসটা আপনি ওপেন করে রেখেছিলেন আমাদের পাই মাইনিং অ্যাপস সেইখানে ফিরে গিয়ে যে খালি ঘরটা আপনারা তখন পেয়েছিলেন এই জায়গাটাতে আপনাদের যে কোডটা পিসি থেকে এইমাত্র নিয়ে আসলেন লিখে হোক কপি করে হোক সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের এই কনফার্ম বাটনটা এনাবেল হয়ে যাবে এই কনফার্ম বাটনটাতে ক্লিক করে দেওয়ার পরে কাজ শেষ আপনাকে সাকসেসফুলি দেখিয়ে দেবে আপনার পিসিতেও দেখাবে পিসিতে অন্য কোনো কাজ নেই এই এখানে এই কাজটা করে দিলে ওখানে কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে এবং আপনার যে মাইনিং অ্যাপস রয়েছে ঠিক সেই রকম ইন্টারফেস আপনাকে দেখাবে এবং আপনি ওখান থেকে পিসি থেকে থেকেও মাইনিং অন অফ করতে পারবেন যা আপনি কাজ মোবাইল থেকে করতে পারেন পাইয়ে সেটাও পিসি থেকে করতে পারবেন পিসিতে আর কোনো কাজ নেই এখানে শুধু কোডটা দিয়ে কনফার্ম করে দিলে ওখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে এবং আপনার এই পেজে মোবাইলে দেখিয়ে দেবে যে আপনার নুড কানেকশনটা সাকসেসফুলি হয়েছে তো এই হচ্ছে নোট কি করে কানেক্ট করব আপনাদের যাদের সম্ভব তারা করে ফেলুন যাদের পিসি রয়েছে তারা করে ফেলুন যারা পারবেন মোটামুটি তারা করে ফেলুন কিছু বাড়তি রিওয়ার্ড এখান থেকে পাবেন আর যাদের সম্ভব নয় টেনশনের কিছু নেই এটাতে কোনো সমস্যা হবে না আপনি মোবাইলে যেভাবে করছেন সেভাবেই করতে থাকুন এবং পাই সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে পায়ের হ্যাকাতন চলছে নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন টুইটারে আমাদেরকে ফলো করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে